لله رب العالمين والصلاة والسلام والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك وأصحابك يا رسول الله প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নোর সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একশত বার দুরু শরীফ পাঠ করবে আল্লাহ তালা তার উভয় চোখের মধ্যখানে লিখে দেন যে এই ব্যক্তি নিপাক অর্থাৎ কপটতা এবং জাহান নামের আগুন থেকে মুক্ত আর কিয়ামতের দিন শহীদদের সাথে তাকে রাখবেন হাবিব ইসলামী ভাইয়ারা আসুন সংক্ষিপ্ত বয়ান শ্রবণ করার পূর্বে কিছু ভালো নিয়োগ করে নেই কেননা হাদিসে মুবারকার মধ্যে আল্লাহ পাকের আখির নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম আসুন আমরা নিয়ত করি দৃষ্টিকে মনোর নত রেখে গভীর মনোযোগ সহকারে বয়ান শ্রবণ করব এবং ইলমি দিনের সম্মানার্থে যতক্ষণ সম্ভব মাহফিলের মধ্যে দুজন হয়ে বসে মনোযোগের সহকারে তা শ্রবণ করব এবং শ্রবণ করে নিজে এর উপর আমল করব এবং অন্যের নিকট নেকির দাওয়াত হিসাবে পৌঁছিয়ে দিব ইনশা আল্লাহ তালা সল্লু আল হাবিব সাল্লাহ তালা আলা মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম و سلام علیکہ سیدی یا رسول اللہ حضرت سیدنا مستورد بن رضی اللہ عنہ محبوب دنوب منظہ صلی اللہ علیہ ارشد کرین اللہ تعالی شفت আখিরাতের তুলনায় দুনিয়া হলো এতটুকু যেমন কেউ সমুদ্রে তার আঙ্গুল ডুবিয়ে দেখে যে তার আঙ্গুলে কতটুকু পানি আসলো হাকিমুল মত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ তার আলাই বলেন এটা শুধুমাত্র বুঝানোর উদ্দেশ্য বলা হয়েছে মনে রাখবেন দুনিয়া হচ্ছে তা যা মানুষকে আল্লাহর স্মরণ হতে অলস করে রাখে বুদ্ধিমান আরিফ অর্থাৎ রব তালার পরিচয় জানে এরকম ব্যক্তির কাছে দুনিয়া হচ্ছে আখিরাতের খ্যাত স্বরূপ তার দুনিয়া খুবই মহান অলস ব্যক্তির নামাজও দুনিয়ার জন্য যা সে সুনাম অর্জন করার জন্য আদায় করে থাকে জ্ঞানী ব্যক্তির আহার পানাহার নিদ্রা জাগরণ বরং জীবন মরণ সব কিছু দিনের স্বার্থে তথা রসুল করিম হুজুর সাল্লি সাল্লাম এর সুন্নত পালনের উদ্দেশ্য হয়ে থাকে সুতরাং মুসলমান হুজুর আকা সাল্লাহ আলী সাল্লাম এর সুন্নত পালনার্থে আহার পানাহার নিদ্রা জাগরণ করে থাকে এক বিষয় আর অর্থাৎ দুনিয়াতে জীবিত থাকা এক বিষয় এবং দুনিয়ার মধ্যে জীবিত থেকে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এর মধ্যে জীবন অতিবাহিত করা এর সুন্নতের মধ্যে জীবন অতিবাহিত করা আরেক বিষয় হজরত সৈদাম জাবির রদি আল্লাহ তালাহনু থেকে বর্ণিত নবী মুকাররম শাহিন শাহে আদম ও বনি আদম সাল্লাহ আলিয়া সাল্লাম এক মৃত মেষ্ট শাবকের নিকট নিয়ে দিয়ে গমন করছিলেন এমন সময় সাহাবাই কেরাম আলাইহিমর রিদওয়ানদেরকে উদ্দেশ্য করে বললেন তোমাদের মধ্যে কেউ কি এটা পছন্দ করবে যে এই মৃত শাবকটি এক দীর্হামের বিনিময়ে কিনে নিবে সাহাবাই কারাম আরজ করলেন আমরা চাই না তা কোনো কিছুর বিনিময়ে কিনতে অর্থাৎ এক আহাম তো দূরে থাকুক কোনো কিছুর বিনিময়ে তা আমরা খরিদ করতে চাই না তখন আল্লাহ পাকের আখির নবী সাল্লাহ ইরশাদ করলেন আল্লাহ তালার শপথ দুনিয়া আল্লাহর নিকট এর চেয়েও আরও বেশি নিকৃষ্ট যেমনিভাবে এই মৃত মেষ শাবকটি তোমাদের নিকট নিকৃষ্ট মনে হয়েছে হাকিমুল উম্মদ মুফতি আহমদ ইয়ারখান রহমতুল্লাহ তালে বলেন ছাগলের মৃত বাচ্চা কেউ চার আনা মূল্য দিয়েও ক্রয় করতে চায় না কেননা এর চামড়া মূল্যহীন আর মাংস ইত্যাদি হারাম সেটা কে বা ক্রয় করবে দুনিয়ার পরিচয় ইতিপূর্বে তুলে ধরা হয়েছে তা মনে রাখবেন শিশুগণ বলেন দুনিয়াদার ব্যক্তিকে সমগ্র দুনিয়ার পীর মুর্শিদরা মিল হৃদায়াত করতে পারবে না পক্ষান্তরে দুনিয়া থেকে দিনদার ব্যক্তিকে সমস্ত শয়তান মিলেও পথ ভ্রষ্ট করতে পারবে না দুনিয়াদার ব্যক্তি দিনই কাজ করলেও তা দুনিয়াবি উপকার লাভের উদ্দেশ্য করে থাকে পক্ষান্তরে দিনদার ব্যক্তি দুনিয়া কাজ করলেও তা দিন ধর্মের স্বার্থেই করে থাকে হজরতে সৈদনা সাহাল বিন সাদ রদিয়াল্লাহ তালানহ বর্ণিত নবী মকাররম রসুল আরবি সাল্লাহ আলিয়া সাল্লাম ইরশাদ করেন এই দুনিয়া যদি আল্লাহ তালার নিকট একটি মশার ডানার সমান মূল্য থাকত তবে তিনি এই দুনিয়া থেকে কোনো কাফিরকে এক ঢোক পানীয় পান করতে দিতেন না হজরতে সৈদনাম মাকিল বিন ইয়াসার রদিয়াল্লাহ তালানু থেকে বর্ণিত রসুল আকরম নূরে মুজাসম শফিয়ে ওমাম সাল্লাহ আলিয়া সাল্লাম ইরশাদ করেন তোমাদের রব তালা ইরশাদ করেন হে আদম সন্তান তুমি নিজেকে আমার ইবাদতের জন্য নিয়োজিত করো আমি তোমার অন্তরকে ধনাট্যতায় এবং তোমার দুহাতকে রিজিক দ্বারা পরিপূর্ণ করে দেব হ্যাঁ হে আদম সন্তান তুমি আমার ইবাদত থেকে দূর সরে থেকো না অন্যথায় আমি তোমার অন্তরকে অভাব দরিদ্রতায় পূর্ণ করে দেব এবং তোমার দুহাতকে দুনিয়াবি কাজকর্মে লিপ্ত করে দেব হজরত সৈদনাম আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত টিওয়াকা মক্কি মাদানি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি দুনিয়ার প্রতি ভালোবাসা পোষণ করলো সে তার আখিরাতকে ক্ষতিগ্রস্ত করলো এবং যে ব্যক্তি আখিরাতকে ভালোবাসলো সে পৃথিবীতে ক্ষতিগ্রস্ত হলো সুতরাং তোমরা অবিনশ্বর অর্থাৎ আখিরাত নশ্বর অর্থাৎ দুনিয়ার উপর প্রাধান্য দাও করেন তোমাদের মধ্যে যে এই অবস্থায় সকাল করলো তার মন সন্তুষ্ট শরীর সুস্থ আর তার নিকট একদিনের খাবার রয়েছে তবে যেন তার জন্য পৃথিবী একত্রিত করে তাকে দেওয়া হয়েছে সৈয়দনা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রিয় নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন সাবধান দুনিয়া অভিশপ্ত আর আল্লাহর জিকির এবং যা আল্লাহ তাআলার নিকট তম করে আর আলিম এবং তালিবে ইলম ছাড়া দুনিয়ার মধ্যে সবকিছুই কিছুই অভিশপ্ত সৈদরা মাহবিদ মাহমুদ বিন লাবিদ রাজি আল্লাহ তালাতে বর্ণিত নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম ইরশাদ করেন আল্লাহ তালা আপন বান্দাকে দুনিয়া থেকে এমনভাবে দূরে রাখেন যেমনভাবে তোমরা নিজেদেরকে অসুস্থ ব্যক্তির পানাহার করা বস্তু থেকে নিজেকে দূরে রাখো ছেড়ে দেওয়া হলে তা এতটুক ক্ষতি করবে না যতটুক সম্পদ ও সম্মানের লালসা মানুষের দিনকে ক্ষতিগ্রস্ত করে সাল্লু আল হাবিব সাল্লাহ তালা আলা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম সালাতামান আলাইকা সৈয়দিয়া রসুল্লাহ টি ইসলাম ভাইরা এতক্ষণ পর্যন্ত আমরা দুনিয়ার ভালোবাসা এবং দুনিয়ার থেকে বিমকতা সম্পর্কে শুনলাম